কর্মচারী চাহিদা দান করে তো বিষয়টা আমরা মনোযোগ সহকারে দেখব এবং খুব সহজেই আমরা কিভাবে পিএসপি উপবৃত্তি পোর্টালে চাহিদাপত্র তৈরি করব আর ক্লাস্টারে জমা দান করবো এই বিষয়টি আজকে দেখব তো চলুন কথা না বাড়িয়ে আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে চাহিদাপত্র তৈরি করা যায় এরপর আমরা ক্লাস্টারে কীভাবে জমা দান করবো সেটি দেখব প্রথমে চাহিদাপত্র তৈরি তো আপনি যে কোনো ব্রাউজার থেকে ব্রাউজার ওপেন করে সেখানে আপনার পিএসপি ডট ফাইন্যান্স ডট কপ ডট পিটি এই পোর্টালে লগ ইন করবেন আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন চাহিদা আমরা আগে তো শিক্ষার্থীদের ক্লাস্টার থেকে সরকারি উপজেলা শিক্ষা অফিসার থেকে অনুমোদিত হয়ে আসছে এবার আমরা চাহিদা তৈরি করব এতে এখানে দেখতে পাচ্ছেন চাহিদা এখান থেকেই চাহিদাতে ক্লিক করলে এই সাবমেনুতে দেখবেন চাহিদাপত্র আমরা এখানে চাহিদাপত্র চাহিদাপত্র থেকে ক্লিক করলেই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন প্রতি পৃষ্ঠায় দশজন করে তো আমরা চাইলে এটা আরও বাড়তে বাড়াতে পারি যেমন বিশ জন পঞ্চাশ জন একশো জন তো আমরা দশজন দিয়ে করি তো চাহিদাপত্র তৈরি করব এই যে এখানে দেখতে পাচ্ছেন অর্থ বছর এটা খেয়াল রাখতে হবে যেহেতু এটা গত অর্থ গত বছরের একুশ সালের তো দুই হাজার একুশ দুই হাজার বাইশ এই অর্থ বছর যেন ঠিক থাকে তারপর আমরা এখান থেকে যে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই অক্ষরগুলো সিলেক্ট করবে দেখুন একটা বিষয় আমরা যদি এখান থেকে এটা সিলেক্ট করি জুলাই তাহলে দেখবেন অটোমেটিক এই পৃষ্ঠায় যে দশজন আছে দশজনেরটা পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে এইভাবে আমরা ছয়টি মাস জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় মাস অর্থাৎ গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয়টি মাস সিলেক্ট হয়ে গেছে এই পেজে আসে দশজন এরপর যদি আমরা নিচে এই সংরক্ষণ সংরক্ষণ বাটনে ক্লিক করি তাহলে এটি চাহিদাপত্র হিসাবে বা চাহিদা হিসাবে সেভ হয়ে যাবে তো চলুন আমরা এটা সেভ করে দিই হ্যাঁ, দেখে নিলাম সবার এখানে টিকমার্ক আছে কিনা আমরা এটা সংরক্ষণ করলাম দেখুন আমাদের এটা সংরক্ষণ হয়ে গেছে এভাবে আমি চাইলে দশজন দশজন করে সবাইকে এই জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ক্লিক করে করে এবং সংরক্ষণ বাটনে ক্লিক করে সবাইকে সংরক্ষণ করব এইগুলো সম্পন্ন হয়ে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে এই ক্লাস্টারে চাহিদা জমা দেওয়া তো ভিউয়ার্স এখন আমরা চাহিদা দিয়ে আমরা দশজন দশজনকে সংরক্ষণ করেছিলাম সেভ করেছিলাম তাদের জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাস ক্লিক করে তো এখন যখন আমরা ক্লাস্টারে চাহিদা জমাদানে ক্লিক করলাম এই অপশনে ক্লিক করলাম দেখেন এই দশজন কিন্তু চলে এসছে এখান থেকে আমাদেরকে এই যে এই পৃষ্ঠায় দশজন আছে এই দশজনকে একসাথে ক্লিক করলে এই যে দেখেন একসাথে ক্লিক করলাম দশজন সিলেক্ট হয়ে গেল এখন যদি আমরা এই ক্লাস্টারে প্যাটার্ন ক্লিক করি তাহলে এই দশজনকে দশজনের চাহিদা ক্লাস্টারে পৌঁছে যাবে তো এই ছিল মোটামুটি কিভাবে আমরা চাহিদাপত্র তৈরি করব এবং কিভাবে ক্লাস্টারে জমাদান করব আশা করি সবাই খুবই সহজ এটা করতে পারবেন তো এই ভিডিও থেকে যদি আপনারা বুঝতে পারেন বা সহজে করতে পারেন তো যদি পছন্দ হয় ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ